নলে ওয়াজিব হবে আহনাফ ওলামাই আহনাফ হানাফি মাজাহাবের সমস্ত ওলামায় কারাম সবাই ঐকমত্য হয়েছে জীবনে একবার হলেও দৌড় শরীফ করা ফরস সুবাহ বলেন যেহেতু আল্লাহ তালা কে করেছেন নির্দেশ দিয়েছেন আর এই নির্দেশটা কোনো সময়ের সাথে কি করে নাই নির্ধারিত করে নাই এই জন্য জীবনে একবার দরুদ শরীফ পড়া কি ফরস কেউ যদি জীবনে একবার দরুদ শরীফ পড়ে তাহলে এই আয়াতের যে জিম্মাদার ছিল ওই জিম্মাদারি আদায় হয়ে যাবে চিৎকার দিয়ে বলুন সোবাহান আল্লাহ তাহলে আমরা হাজারবার পড়েছি এই জন্য আল্লাহর বলিরা বলে তোমরা বেশি বেশি নামাজ পড়ো সময় পেয়েছ সোননাথে জাহিদা সোননাথে মক্কাদা এরপরে নফল নামাজ কারণ আমি যতবার নামাজ পড়তেছি ততবারে কিন্তু দরুদ শরীফ পাঠ করা হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না সুবাহান তাহলে আমরা তো জীবনে কতবার নামাজ পড়েছি এটা তো আমাদের জিম্মাদারি অনেক আগেই আদায় হয়ে গেছে ঠিক কিনা বলুন সুতরাং দরজ পড়তে হবে এটা নিয়ে মারামারি কিছু নয় এটা মারামারির বিষয় নয় এটা হচ্ছে রসুলের মহাব্বত রসুলের কি মহাব্বত রসুলের মহাব্বত থাকলে মান আহাব্বাসাই আর জিক রাহু ফকাত আকসারা রাহু যে যাকে যেতে ভালোবাসে তার নাম বেশি জিকির করে যে যাকে বেশি ভালোবাসে তার কথা কি বেশি বলে আমরা রাসুলকে মহাব্বত করব। রসুলের নামে আমরা দুরস্বরী করব। এটা তো এটা নিয়ে কি নয় বারাবারের বিষয় নয় আল্লাহ পাক সকলকে বুঝবার তৌফিক দান করুন আমার নবী জমার দিন খোদবা পড়ার জন্য মেহরাবে উঠছেন নবীজি আমার যখন মেহরাবের পতন তাকে পা রাখলেন নবীজি বললেন জোরে সোরে বললেন আমি কি বললেন আমি দ্বিতীয় তাকে পা রাখলেন আবার বললেন আমিন তৃতীয় রাকে পা রাখলেন আবার বললেন আমিন কয়বার বললেন তিনবার নামাজের পরে সাহাবে একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি এই অবস্থা তো জীবনে আর কোনোদিন দেখি নাই আপনি প্রথম তাকে পারা কামিন বললেন দ্বিতীয় তাকে পারা কামিন বললেন তৃতীয় তাকে পাওরে কামিন বললেন এই ঘটনা তো আর কোনোদিন দেখলাম না কি হলো ইয়া রসুল আল্লাহি কি ঘটনা হয়েছে কোনো কথাবার্তা ছাড়া শুধু আমিন বললেন তখন নবী আমার বললেন আমি যখন ফতম তাকে যখন আমিন বললাম আতানি জিবিরিল তখন আমার কাছে জিবিরিল ইসালাম আসলেন ফকল রগমা ওই ব্যক্তির নাক কাটা যাক ওই ব্যক্তি ধ্বংস হোক জুকিরিতা ইন্দাহু ফালাম ইউসাল্লি আলাইকা যে ব্যক্তির নিকট আপনার নবীর আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু আপনার উপর কোন দর্শই পড়ল না যেই উম্মত আপনার নাম শোনার সাথে সাথে কি পড়ল না আল্লাহ গো জিবরাইল আমিন যেই দোয়া বদোয়া করেছে যে বদোয়াটি করেছে এটা যথাযথ করেছে এটা সত্যি সত্যি বদোয়াটা যথাযথ হয়েছে এই জন্য আমি জিবরাইল আমিনের বদোয়াকে সাপোর্ট করে আমি প্রথম তাকে পাও রেখে আমিন বলেছি আমি আমিন বলেছি কেন যারা আমার নাম না শুনে সাল্লাহ আলী ওয়াসাল্লাম দরুশরীফ পড়বে না ওই মধ্যংস হয়ে যায় আমি নবী জিবেরাইলকে সাপোর্ট করে বলেছি আল্লাহ যেন এই বদুয়া কবুল করে আমিন আল্লাহ পাক আমাদেরকে নবীর নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন সব বলে আমিন দুই নম্বর রাগমাম আনফা ইমরি আপনার যে উম্মত বাবাকে পেল মাকে পেল কিন্তু তাদের সেবা করে জান্নাত কামাই করতে পারল না আপনার সেই উম্মত ধ্বংস হয়ে যাক আমি রাসুল জিবরাইল আমিনের বদুয়াকে সাপোর্ট করে বললাম আমি জোরে বলুন না নাওজুবিল্লাহ মা বাবাকে পেল মা বাবার সেবা যত্ন করে মা বাবার মন জয় করে জান্নাত কামাই করতে পারলো না ওই উম্মতের দরকার নাই আপনার ওই উম্মত দিয়ে কি করবেন যে মা বাবাকে কষ্ট দিয়ে সেই জাহান্নাম কামাই করেছে ওই উম্মত ধ্বংস হয়ে যাক আমার রসল বললেন আমিন আল্লাহ তুমি জিবিরাইল আমিনের বদুয়াকে কবুল করে নাও চিৎকার দিয়ে বলুন না অসুবিধা তাহলে দ্বিতীয় আমিন কাদের জন্য বদুয়া মা বাবাকে যারা কষ্ট দিয়েছে মা বাবার কথা শোনেনি মা বাবার সাথে কথায় কথায় ঝগড়া করে আছে না আমাদের সমাজে মা বাবার সাথে তর্ক করে এবং বয়স্কের অজুহাত দেয় বলে আপনি বৃদ্ধ হয়ে গেছেন এগুলো নিয়ে মাথা কামাবার আপনার এখন সময় নেই বলে কিনে ওই ছেলেকে আপ টু ডেট মডার্ন শিক্ষা দিয়েছেন এখন সে অনেক কিছু করে বাবা যদি সেখানে বলে বাবা তুমি নামাজ পড়ো ওরা আপনি এগুলো বুঝবেন না বুঝতে বুঝতে তো তোমাকে জন্ম দিল বাবার না বুঝার কি বাকি আছে ঠিক কিনা বলুন এই জন্য যারা মা বাবাকে কষ্ট দিবে তারা পৃথিবীতে কখনো শান্তি লাভ করতে পারবে না সুখী হতে পারবে না কারণ তার জন্য বদুয়া করেছেন হজরত জিব্রাইল আমিন সালাম আর আমার রাসুল সমর্থন এবং সাপোর্ট করে এগ্রি হয়ে আমিন বলেছেন সেই দোয়া কবুল করেছেন কে আল্লাহ বাইরামার বন্ধুরা আমার আমার নবী যখন তৃতীয় তাকে পাও রাখলেন তখন বললেন রাগমান أنفمري أدرك رمضان فلم يغفر له فقلت آمين নবী বলেন আমার রাসূল যখন ওই আমিন বলেছিল ওই সময়টা ছিল রমজানে জিবের আলামিন বলেন যারা রমজান শরীফ পেয়ে নিজের গুণাকে কমা করতে পারল না ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক আমার রাসুল বললেন আমিন তাহলে জিবের আলামিন তিন শ্রেণীর ব্যক্তির জন্য বদুয়া করেছেন এক নম্বর নবীর নাম শুনে কি পড়ে না দুই নম্বর মা বাবাকে পেয়েও জান্নাত কামাই করতে পারলো না তিন নম্বরে রমজান শরীফ পেয়েও সে গুণামাপ করাইতে পারলো না এই তিন প্রকারের হতবাগার জন্য জিবিরাইল বদুয়া করলেন আমার রাসুল আমিন বললেন দোয়া কবুল করেছেন কে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا قبري عيدا আমার রাসূল বলেন উম্মতরা শোনো তোমরা আমার উপর বেশি আবেগী হয়ে আমার বেশি ভক্তি দেখিয়ে কোনোদিন আমার কবরকে ঈদ বানাবা না আমার কবরে এসে ডুল বাজলা বাজাবে না আমার কবরে এসে তোমরা লাপালাপি করবে না আমি নবী কষ্ট পাবো লালু কবরি ঈদা আমার কবরকে খুশির স্থান বানাইও না ডোল পিটাইও না নাচানাচি করিও না আমার কবরকে শান্তে রাখতে দিবা আমার কবরের উপর লক্ষ লক্ষ উম্মত শান্তভাবে দরুদ শরীফ পাঠ করে রহমতের ফেরেস্তারা দরুদ শরীফ পাঠ করে আমার আল্লাহ রাতে দিন আমার উপর রহমত নাজিল করে তোমরা সেখানে ডুল পিটাইয়া গান বাজনা করে তোমরা মুসামান নামে গান বাজনা করে আমার আত্মাকে তোমরা কষ্ট দিবে না খবরদার আমি বলে দিলাম লাতা জালু কবরে ঈদা তোমাদের লাপালাপিতে আমার কোনো কাজ হবে না আমার আমার কোনো ফায়দা হবে না কারণ আমার উপর রহমত নাজিল করে আল্লাহ আমার উপর রহমত নাজিল করে ফেরাস্তা আমার উপর আল্লাহ রহমত নাজিল করে ফেরাস্তা রহমত নাজিল করে আমার উপর দরুদ পড়বে আমার কবরে সেলা পালাপি করবো না নাচানাচি করবো না এগুলো আমি পছন্দ করি না গান বাজনা বন্ধ করার জন্য আমি রসুল পৃথিবীতে এসেছি আমি কোরআন হাদিসের আলোচনা নিয়ে এসেছি কোরআন হাদিসের বানে নিয়ে এসেছি লাপালাপি বন্ধ কর উম্মত শান্তভাবে আমার নবীর উপর দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার রাসূল বলেন লা তাজআলু বুজুতাকুম কবরা তোমাদের ঘরকেও কবর বানায়ও না তোমাদের ঘরকে কবর বানায়ও না এটার অনেক অর্থ হতে পারে এক নম্বর অর্থ হতে পারে তোমাদের ঘরকে কবর বানায়ও না যারা কবরস্থানে মুর্দা থাকে তারা কি কোনো তসবি পড়ে ভালো বলেন না যারা কবরে শুয়ে আছে তারা নামাজ পড়ে নামাজ পড়ে এগুলা আল্লাহ নবীদের ব্যাপার আমরা যারা সাধারণ মোমেন আছি আমরা কবরের মধ্যে আমাদের কোনো নামাজ কালাম নাই কারণ যারা মৃত ব্যক্তি তাদের উপর আর কোনো কি নাই শরীয়তের হাকাম নাই কথা বোঝেন নাই যা হুকুমা হাকাম কোথায় দুনিয়াতে সুতরাং মুর্দা যেভাবে কিছু না পড়ে চুপচাপ থাকে তোমরা নিজের গড়কে কবর বানাইও না কবরস্থান বানাইয়ে ফেলো না কবর তোমাদের গড়কে কবর বানাইয়া তোমরা গোবর ঘরের মধ্যে মুর্দা হয়ে থেকো না তোমরা ঘরে বসে বসে দরুদ শরীফ পড়ো ঘরে বসে বসে দরুদ শরীফ পড়ো সল্লো আলাইয়া আমার উপর ঘরের মধ্যে বসে বসে দরুদ শরীফ পড়ো তোমার গড়কে কবর বানাইয়া তুমি মুর্দা হয়ে যাইও না ঘরের মধ্যে বসে বসে সল্লো আলাইয়া আমার আমার উপর দরুদ শরীফ পড়ো ওয়াসাল্লিমু আমার উপর সালাম তোমরা প্রেরণ করো হাই সোমা কুনতুম তোমরা যেখানে থাকো না কেন তোমরা যেখানে থাকো না কেন তুমি মনে করিও না তুমি দশতলার উপরে পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা বাঙ্গা কোটে করে বসে বসে আমার শানে আমার মহাব্বত নিয়ে দরুদ পড়তেছ আমার রাসুল গ্যারান্টে দিয়ে বলেন উম্মতরা নৈরাশ হইও না ফাইবাল্লাগুনি সালা সালাতাকুম তোমাদের সেই সালাম যেখানে তুমি পড়ো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 রসুল বলেন লালো বুঝুতা কুম ঘরকে কবরস্থান না বানাইয়া ঘরের মধ্যে বসে বসে দূর শরীফ করো নবল নামাজ পড়ো বসে বসে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله محمد رسول الله হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان ان لله في الارض ملائكه سياحين يبلغونني من امتي السلام আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য কোটি কোটি ফেরেশতা বানিয়ে শুধু নিয়োগ দিয়েছেন তাদের দায়িত্ব হলো একটা তাদের অন্য কোনো দায়িত্ব নাই তাদের দায়িত্ব হলো যেখানে যেই জায়গায় আমার উম্মত কোনো দরুদ পাঠ করে ওই দরুদ হাদিয়া যেন আমার দরবারে এনে পৌঁছে দেয় শুধু তাদের কাজ হলো আমার নবীর কোন উম্মত কোন জায়গায় দরুদ শরীফ পড়ে ওই দরুদ শরীফ আমার দরবারে এসে পৌঁছে দেওয়া এটাই তাদের দায়িত্ব চিৎকার দিয়ে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ পাক ফেরাস্তাগণকে আলাদা দায়িত্ব রেখেছে কিছু কিছু দায়িত্ব ফেরাস্তা আছে শুধু তারা আমাদের আমল নামা লেখে কিরমান কাতিবিন কিরমান কাতিবিন সম্মানিত ফেরাস্তা আমরা ছোটবেলায় শুনতাম যে দুইটা ফেরাস্তা একটা কিরামান একটা কাতিবিন নাওজবিল্লা বলেন কিরমান করিমনের বহু বছর কিরাম ওলামায়ে কেরাম বুজুর্গানে কেরাম বলে কিনা এটা বহু বছর আর কাতিবিন রাইটার লেখক কিরামান কাতিবিন হলো অসংখ্য রাইটার দুইজন বলে আমার কাছে দুইজন আছে দুইজনকে ফাঁকি দিব কিরমান কাতিবিন সম্মানিত রাইটারগণ কিরমান কাতিবিন তোর দুইজন না কয়জন না অনেকগুলো ফেরস্তা আল্লাহ আপনার পিছনে নিয়োগ দিয়ে রেখেছে আপনি কি করতেছেন মিথ্যা কথা বলতেছেন চুরি করতেছেন দুর্নীতি করতেছেন কষ্ট দিচ্ছেন মানুষের বিরুদ্ধে বসে বসে ষড়যন্ত্র করতেছেন সব কিছু তারা লিখে দিবে সব কিছু আপনার আমল নামার মধ্যে যোগ হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সর্বদা আল্লাহর ভয় এবং আমাদের চতুর্পাশে ফেরস্তা আছে এই বই আমাদেরকে রাখতে হবে আল্লাহ পাক আমাদের শৈতানের ওয়াসওয়াসা থেকে গুণা থেকে ষড়যন্ত্র থেকে মিথ্যা কথা থেকে মানুষ মানুষের ক্ষতি করা থেকে দুর্নীতি করা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন সবাই বলে আমিন ভাইর আমার আমার রাসুল বলেন আজকে কি বার বলে গেছেন আজকে কি বার আজকে শুক্রবার ইয়মুল জুমা আজকে শুক্রবার এটা হলো সাতটার ঈদের দিন প্রতি সপ্তাহ ঈদের দিন হলো শুক্রবার ইয়মুল জুমা আমার রাসুল বলেন ইন্নামিন আফদালি আইয়ামিকুম তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো ইয়মুল জুমা জুমার দিন কেন কেন ফিহিম খলিকা আদামু এই দিনে আল্লাহ পাক বাবা আদমকে সৃষ্টি করেছেন ওয়াফিহি কবিজা শুক্রবার হজরত আদম আলাইসালামের জানকে কবচ করা হয়েছে ওয়াফিহি নাফা এই দিনে আদমকে বানিয়ে শুক্রবারে আল্লাহ রব্বুল আলমিন রুহকে ফুৎকার করেছেন আদমের শরীরের ভিতরে ওফি হিসাকা আজকের এই দিনে কেয়ামত কায়েম হবে এই জন্য রাসুল বলেন আজকের দিনটা জুমার দিন আল্লাহর কাছে অতি প্রিয় এই দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং যদি তোমরা পারো তোমাদের তো শুক্রবারে ছুটি থাকে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ডিউটি বন্ধ আজকের এই দিনটা তোমরা সুযোগ পেয়েছ তোমরা গাড়ি ভাড়া করে সিবিসে গিয়ে সময় নষ্ট করব না আজকের দিনে তোমরা কক্সবাজার সাগরের পারে গিয়ে গোনা কামাইও না আজকের দিনটা তোমাদের জন্য বড় বরকতময় দিন আজকের দিনে তোমরা কি করবে আমার রসুল বলেন যদি পারো আমার যদি মহাব্বত অন্তরে তাকে আলাইয়া মিনা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 শেয়ার করে এটা জায়েজ আমি না জায়েজ বলবো না কিন্তু আমি দরুশ্বরী বাদ দিয়ে শুধু যদি শেয়ারে পড়তে থাকেন তাহলে দরুদের যে আমল সেটা কি আদায় হবে কথা বলেন না কবিতা এক জিনিস বলেন না দরুদ কি আরেক জিনিস এটা বুঝেন না কেন অনেকে শুধু নবীর শানে দরুদ পড়লে সুন্দর কণ্ঠ দিয়ে মন চায় ভালো লাগে নবীর প্রেম সৃষ্টি হয় কিন্তু এটা আমি খারাপ বলতেছি না ভালো কিন্তু দরুদের আমল কোথায় গেল দরুদ কোথায় আমাদের কবিতার তালে তালে যেন দরুদ হারিয়ে না যায় এটা আপনাদেরকে বলা আমার দায়িত্ব এটা আমরা বুঝতেছি না কবিতার তালে তালে যেন দরুদ হারিয়ে না যায় আপনি কবিতাকে দরুদ মনে করবেন না কোরআন ও হাদিসের মধ্যে হাদিসের মধ্যে যেগুলো আমার নবী শিখিয়ে দিয়েছে এগুলো হলো দরুদ আমি বলতেছি না যে নবীর শাহানে শেয়ার করলে সোয়াব হবে না আমি এটা বলতেছি না সোয়াব হবে কিন্তু দরুদের সোয়াব আর কবিতার স্বভাব কিন্তু এক নয় জমজমের ফানির জমজমের ফানি যদি মিষ্টিও না হয় আপনি টাকা দিয়ে ক্রয় করেছেন সেভেন আপ সেভেন আপের মিষ্টি পানি জমজমের পানি এক কখনো হবে না যদিও জমজমের পানি মিষ্টি না জমজমের পানি খাইলে ভালো লাগে না জমজমের পানি খাইলে তৃপ্তি লাগে না জমজমের পানি খাইলে তৃপ্তি লাগে ওই তৃপ্তি অনুভব করবে কারা যাদের ভিতরে আমার আল্লাহ এবং রাসুলের প্রেম আছে যারা যাদের দিলের ভিতরে নবীর এস্ক আছে আল্লাহর প্রেম আছে তারা বুঝতে পারবে জমজমের পানির ভিতরে কি স্বাদ যাদের দিল দিলের ভিতরে আল্লাহ এবং রাসুলের মোহাম্মত মহব্বত নাই তাদের কাছে জমজমের পানি তিতা লাগবে জমজমের পানি মিষ্টি লাগবে না তাদের কাছে সেভেন আপের পানি ভালো লাগবে তাদের কাছে প্রাণের পানি ভালো লাগবে তাদের কাছে আপনার পেপসির পানি ভালো লাগবে তাদের কাছে টাইগারের পানি ভালো লাগবে তাদের কাছে আপনি ব্ল্যাক হলের পানি ভালো লাগবে তাদের কাছে ড্রিঙ্ক ভালো লাগবে যাদের দিলের ভিতরে আল্লাহ রসুলের মহাব্বত আছে তাদের কাছে জমজমের পানি মিষ্টি না হলেও জীবনের সবচেয়ে সে আনন্দ এবং তৃপ্তি লাভ করবে আওয়াজ দিয়ে বলুন এই জন্য দিন বোঝা অনেক কঠিন দিন বোঝার জন্য মেহনত করতে হবে শুধু শুধু কানকে সুন্দর করা মন জয় করার নাম ধর্ম নয় দিন নয় এই দিনের জন্য কষ্ট করতে হবে যারা আল্লাহর ওলি হয়েছেন তার আল্লাহর ওলি এমনি এমনি হয় নাই কঠিন সাধনা করার পরে একজন বান্দা আল্লাহর ওলির দরজায় পৌঁছে অনেক সাধনা করার পরে কষ্ট করার পরে ও এক বন্দা আল্লাহর অলি হতে পারে অলি হাওয়া আল্লাহর মকরবিন হাওয়া আল্লাহর নৈকট্য লাভ করা রাসুলের কাছাকাছি যাওয়া রাসুলের প্রেম চর্চা করা এটা এত সহজ বিষয় নয় এখন আমাদের দেশের মানুষেরা দিন শিখতে যায় ওই খাউয়ালি আর বাউয়ালি বাউলদের কাছে দিন শিখতে যায় বাউলদের গান এসকে মারফেতের গান তাদের কাছে ভালো লাগে সুরে ফাতেহাটা পড়তে বলেন সুরে ফাতেহা পড়তে বলেন আয়াতুল কুরসিটা শুদ্ধ করে পড়তে বলেন আমার রাসূল শুদ্ধ করে পড়তে বলেন একটা দরুদ শরীফ শুদ্ধ করে পড়তে বলেন আমি চ্যালেঞ্জ করলাম বাউলদের কাছে দিন শিখতে গেছে আর বাউল সে কি দিন শেখাবে মুর্শিদের গান করে করে মুর্শিদ আমার যারা সারা জীবন কষ্ট করে দিন শিখেছে ওলামায় কারাম কোরআন হাদিসকে তন্ন তন্ন করে লেখাপড়া করেছে আজকে তাদের কথা ভালো লাগে না তাদের কোনো দাম নাই ঠিক আছে এটা আপনার নসিব খারাপ আপনি সেখানে এমবিবিএস ডাক্তার থাকতে যদি ল্যাম্পো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে মারা যান আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো সেই নাই আমরা কিছু বলবো না এটা আপনার ভাগ্যের ব্যাপার নিজের ভাগ্য নিজেকে নির্ধারণ করতে হবে আমার কল্যাণ আমার ভালাই এটা আমাকে নির্ধারণ করতে হবে আমি কোন পথে হাঁটছি আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করো সাহলে আমিন আমার রাসুল বলেছিলেন আজকে শুক্রবার এই শুক্রবার হলো এটা দরুদের দিবস এই দিন তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো ফাকসিরু আলাইয়া মিনাস সালাত ফা ইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া ফা ইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়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 হাড্ডি হয়ে গেছেন তারপরে ইয়াকুলুনা কত বুলিতা আপনি তো সেখানে মাটির ভিতরে শেষ হয়ে গেছেন আপনার কাছে আমাদের দরুদ কীভাবে পৌঁছে দেওয়া হবে কারা প্রশ্ন করেছে কারা প্রশ্ন করেছে আপনি তো কবরের মধ্যে মরে গিয়েছেন আপনার কাছে কিভাবে আমাদের দরুদ পৌঁছে দেওয়া হবে আপনি কিভাবে বুঝবেন পাহাড়ি কাবাসিকের একজন আপনার প্রেমিক আপনার পর দরুদ শরীফ পড়েছে এটা আপনি কিভাবে বুঝবেন প্রশ্ন অনেক জটিল না আমার রসুল উত্তর দিলেন কলা রসুল বলেন উম্মতরা শোনম ইন্নাল্লাহ হাররাম আলাল আরদি আল্লাহ তালা জমিনের উপর হারাম করে দিয়েছেন জমিনকে হারাম করে দিয়েছেন তারা যেন কোনো নবীর দেহকে যেন বক্ষণ না করে মাটি সব কিছু খেয়ে ফেলবে লোহাকে কাবে স্টিলকে কাবে গাছকে খেয়ে ফেলবে কিন্তু আল্লাহ পাক জমিনকে হুকুম করেছে খবরদার এটা এগুলো হলো আমাদের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 দরজ শেখাতে হবে মাহারিফতের গান শেখান আমার কোনো আপত্তি নাই আমার কথা হলো নাম্বার ওয়ান আমাদের দরুদ আমাদের জন্য সুপারিশ হবে দরুদের মাধ্যমে সোয়া বর্ষণ হবে দরুদের মাধ্যমে ইয়া আলাইহি দরুদ শরীফ পড়তে বলেছে গান গাই দাঁড়াইতে পারে নাই দরুদ শরীফ করতে বলছে সল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা সালাম পেশ করতে বলেছেন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক